হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আসছি এখন মাতাজি হাটের গরুহাটি তো আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অনেক বড় বিশাল বড় একটা হাট আপনারা যদি কিনতে চান কুরবানির গরু তাহলে এখানে থেকে কিনে নিতে পারেন তো চলুন আপনাদের গোটা কুরবানির হাটটা ঘুরিয়ে দেখাই আর ভিডিও শুরু করার আগে যে কথা বলতে চাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের মাতাজি হাট অনেক বিশাল বড় হাট এখানে নাম করা একটা হাট এখানে ভালো ভালো কুরবানি দেশি গরু পাওয়া যায় বড় আড়া গরুও পাওয়া যায় যদি আপনারা কিনতে চাই অবশ্যই মাতাজি হাটে আসে কিনতে পারেন Thank you. একচল্লিশ হাজার পাঁচশো রং লাল সিংখারা তো এখন হাটের শেষ বেলা প্রায় হাট শেষের দিকে দেখতেছেন আপনারা এখানে অনেক প্রচুর বৃষ্টি হওয়ার কারণে এখানে অনেক ময়লা কাদা জমে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম খাদো ময়লা আর এখানে ডাক্তার আছে এখানে গরু পরীক্ষা করা হয় আপনার যদি করতে চান তাহলে মাতা যে হাটে আছে গরু কিনে পরীক্ষা করতে পারেন সামনে আছে রায়গা ডিগ্রি কলেজ দেখতে পাচ্ছেন আপনারা সামনে কলেজ গেট বাকি আসছে আঠারো দিনের মতো তো যারা আপনার কুরবানি গরু কিনতে চান অবশ্যই মাথা জিয়াটা আসুন কিনতে পারবেন তো আমরা সামনে যাচ্ছি সামনে জায়গাগুলো দেখবো এখানে গরু আছে আপনারা নিলে নিতে পারেন কত দাম রাখছে এটার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার হলুদ দাম রাখছে তো এইদিকে ভিডিও করতে করতে গেলেন চোখে পড়ে গেল আমার সামনে দেখতেছেন আমি জুম করে দেখুন ওই যে ওই যে দেখুন এখানে বেটা বসে থেকে কথা বলতেছি কার লগে আমাদের কলেজ গেটের উপরে নির্মাণ ছাদের উপরে বৈশা কথা বলতেছে বুঝি না কার লগে কথা বলে গার্লফ্রেন্ড লোক না বইয়ের লোক না কোন চিন্তার মধ্যে আছে আল্লাহ ভালো জানে তো চলুন ভিডিওটা দেখুন আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখা যাক সামনে আরও কী কী হয় তো এখন হাট শেষ হাটের শেষবেলা হাট শেষ হয়ে গেছে এখানে প্রচুর বৃষ্টি পানি হওয়ার জন্য কাদো হয়ে আছে তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে আর যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর একটা লাইক কমেন্ট করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন কারণ আমার সমস্ত ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে